আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আবারও এসে বললাম নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা হলো rare item Arctic blue bundle bag free ফায়ারের সব কিছু ব্যাগ আসতেছে কবে জানি ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলটাও ব্যাগ আসে আর সবাইকে জানাচ্ছি বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ছোট্ট একটা ইন্টো দিয়ে আজকের ভিডিওটি শুরু হয়ে যাক Take him from the yard. Arr. পরে শুরু করে আসলাম আমরা ভিডিওতে আর সবার প্রতি ভালোবাসা রইল শুভেচ্ছা অভিনন্দনও রইল কারণ আমাদের গিবয়ে স্টার্ট হয়ে যাবে কয়দিনের মধ্যে আর আমরা আর্থিক গুলো বান্ডিলের ইভেন্টে দুইটা জিনিস রিমুভ করিনি কনফার্ম অনেকে এটা ফ্রিতেও পাইতে পারো ভাই ফ্রি স্পিনটা কাজে দেবে নাকি দেখি ডোন রিমিন ইন দিয়ে জিরো স্পিনের ওই দিয়ে দে দিল না গাইস উত্তার খাবার উনিশ ডায়মন্ড স্পিন কারিনার ভালোবাসা কখনোই পাবো না কিউ ফ্রেগনেন্স উনচল্লিশ ডায়মন্ডের স্পিন জরি না পা ভালোবাসা দিয়ে দাও কি দাও ভালোবাসা দিয়ে দাও ব্যাগের স্পিন দিছে উনসত্তর ডায়মন্ডের স্পিন কি পাই পেয়ে যাব একটা প্যারাশুট যাক অনেকেই কিন্তু এটা ফ্রিতেও পেতে পারো একশো উনপঞ্চাশ ওই পাই নাই দাও দরকার নাই থাক দুশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন প্যারাশুটের স্কিন তিনশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্কিন চলছে এখন তিনশো উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে বলে একটা ডায়মন্ড বক্সটা কিন্তু আরে আল্লাহ কেটে কি কপাল পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন অ্যান্ড পেয়ে গেলাম আর্থিক গুলু বান্ডিক গারিনার ভালোবাসা কখনোই আমাদেরকে দিবে না যারা বড় তাদেরকেই দিবে আল্লাহ যারা যে ফ্রিতে পাবা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা কারা কারা ফ্রিতে পাইলা আর ভালোবাসা ও বিরাম সবার প্রতি আমার কালেকশনের মধ্যে কত কিছুই আছে দেখেন আর চল্লিশটা কিলো হয়ে গেল গিল টুকেন আছে অনেকগুলো বক্স পেলাম দুইটা আর্থিক ব্লু বান্ডিল রেয়ার একটা ব্লু বান্ডিলের বান্ডিলের একটা পাইলাম আর্থিক ব্লু বান্ডিল এটা নেওয়ার অনেক স্বপ্ন ছিল আমার মাস্কটা অনেক জোস লাগে ভালোবাসা অবিরাম সবার প্রতি আমার সাথে আমার মামা রয়েছে ছোট মামা এখন দেখা যাক আমি যত সম্ভব বান্ডিলটা ওপেন করে নিই মামা অনেকক্ষণ যাবৎ আমাকে ডাকতেছিল আমি আসি নেই পরে বন্ধ করে দিয়েছিলাম যাক আমি সব কিছু ইকুইপ করি আমার বান্ডিল সেকশন থেকে কি আছে দেখি কী কী বান্ডিল কি করা যায় আর্থিকগুলো বান্ডিলটাই খালি শুধু আমি খুলব ওপেন করে ফেললাম আপাতত মাস্কটা আর চুলটা পরে নিই তারপরে সাজানো যাবে নিজেকে গাইস পানি বান্ডিলের ড্রেসটা ভাল লাগতেছে না এটাও চেঞ্জ করতে হবে ভালোবাসা থাকবে সবার প্রতি এটাও চেঞ্জ করে দেখি কি আমাকে কিভাবে মিলানো যায় এটা হ্যাঁ এটাই থাকুক আর্থিকগুলো বান্ডেলের এটা না প্যান্টটা ভালো লাগে প্যান্টটা পরব না খেত খেত পারতেছে জুতাটাও ভালো লাগে না সাদা জুতাটাই থাকুক এইভাবেই খুব ভালো মানাচ্ছে থাকুক এইভাবেই আজকের থেকে ড্রেস আপ পারমানেন্ট হয়ে যাবে সবার প্রতি ভালোবাসা থাকবে আল্লাহ হাফিজ থাকেন